আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ফারাবি আমি অমৃতা আজকে আমরা আপনাদের জন্য একটা স্পেশাল নিউজ নিয়ে এসেছি আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশ প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আন্ডারে প্রাইম মিনিস্টার ফেলোশিপ ঘোষণা করা হয়েছে এই ফেলোশিপের আওতায় বাংলাদেশের নাগরিকরা মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য সিক্সটি ল্যাক্স থেকে টু করোড় পর্যন্ত স্কলারশিপ পাবেন এই প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে অনলাইনে সাতই এপ্রিল দু হাজার একুশ এবং অফলাইনে এটা লাস্ট ডেট হচ্ছে মানে অফলাইন বলতে হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে তেরো এপ্রিল এবং এতে আইএলসের ন্যূনতম স্কোর লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এই স্কোরটা নিশ্চিত করার জন্য এই অল্প সময়ের ভিতরে আমরা একটা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম আয়োজন করেছি এই স্পেশাল প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে শুক্র এবং শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই প্রোগ্রামের জন্য আগামী শুক্রবার একটা স্পেশাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আর এই যে প্রোগ্রামটা স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামটা এটা আঠারো ঘন্টার একটা প্রোগ্রাম তো এই স্পেশাল প্রোগ্রামটিতে থাকছে কিন্তু দেশ সেরা এর টিচাররা আমাদের সবার প্রিয় শাফি স্যার ইয়াসি স্যার আমাদের Akram sir Amrita ma'am Farabi sir এবং ইমরান স্যার আমি আবারও বলছি এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে আগামী বারোই মার্চ শুক্রবার থেকে সকাল নটায় আমাদের প্রথম সেশন শুরু হবে প্রতি শুক্রবার এবং শনিবার নটা থেকে বারোটা পর্যন্ত তিন ঘন্টা করে session so filling the Google form given in the caption or you can call us at the number that's been showing on our screen okay আর দেরি কেন যারা যারা এই প্রোগ্রামটিতে এই দারুণ ফেলোশিপে অ্যাটেন্ড করতে চাচ্ছেন আমাদের স্পেশাল আর্টিস্ট প্রোগ্রামে এখনই জয়েন করুন এবং গুগল ফর্মটা পূরণ করুন ফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করুন আর সবার সাথে দেখা হচ্ছে আগামী শুক্রবার বারোই মার্চ দু সকাল নটায় থ্যাংক ইউ